আমি এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী তার কবিতা থেকে আবৃত্তি করব প্রসঙ্গত বলে রাখি চট্টগ্রামের এই পরিবার অখণ্ড ভারতে চলচ্চিত্র ব্যবসায়ের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে আমাদের ভাষা আন্দোলন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে এই পরিবারের অবদান অনেক বিশেষ করে মাহবুবুল আলম চৌধুরী তিনি সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন চট্টগ্রামের হে আকাশ একটু কাছে এসো তোমার সাথে একটু কথা বলি শরীরের সমস্ত নামাবলী খুলে আমি আজ নগ্ন উদার হে আকাশ একটু কাছে এসো তোমার বুকে কিছু চুমু এঁকে দেই যা একদিন তারা হয়ে ফুটবে আমার হয়ে কথা বলবে আমার আনন্দের গান গাইবে আমার বেদনার গান গাইবে মরা নদী ফিরে পাবে তার বুকের ঢেউ রুক্ষ মাটি ফিরে পাবে তার বুকের উর্বরতা শরতের শিউলি ফুলের মালায় ভরে যাবে প্রেমিকের স্মৃতির উদ্ভাস প্রবীণেরা ফিরে পাবে তার হারানো সুর হে আকাশ একটু কাছে এসো আমার হৃদয়ের বিশালতা আমাকে ফিরিয়ে দাও আমার মায়ের দীপ্তি হাসি আমাকে ফিরিয়ে দাও আমার পিতার সন্তান হারানো বেদনাকে ভুলিয়ে দাও একাত্তরে ধর্ষিতা আমার বোনের সতীত্বকে ফিরিয়ে দাও আমার শিশুর নিরাপত্তাহীনতার উৎকণ্ঠাকে সরিয়ে দাও আমার পিতৃপুরুষের সাজানো বাগান আমাকে ফিরিয়ে দাও রবীন্দ্রনাথের সোনার বাংলা আমাকে ফিরিয়ে দাও হে আকাশ একটু কাছে এসো তোমার সাথে একটু কথা বলি হে আকাশ সর্বস্ব হারা বাঙালির বাঙালিত্বকে ফিরিয়ে দাও আমার বুকের আগুন বিশ্বময় ছড়িয়ে দাও হে আকাশ একটু কাছে এসো কবিতাটা পড়ে বারবার মনে হচ্ছিল দেশপ্রেমের এত বড় পরীক্ষা দিয়েছেন তারা তাদের স্বপ্নের বাংলাদেশ বুঝি আমরা এখনও গড়ে তুলতে পারিনি সে কারণেই তারা এরকম কথা লেখেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি আমরা আবারও ফিরে যাব প্রেম সুন্দরের কাছে আমার কাছে মনে হয় যে শ্যামসুন্দরের ছেলে প্রেম সুন্দর নামটা বললেই যেন কেমন একটা বিষয় ঘটে যায় কোন গান করবে তুমি এখন এখন জায়গাটি করব এটির কথা সুর শ্রদ্ধেয় পিতা শ্যাম সুন্দর বৈষ্ণব বা গানটি করছি নিশ্চয়ই আমি প্রথমেও বলেছি এখনও বলি যে বাবার গান করতে পারা ছেলের বা সন্তানেরা যখন বাবার গান করতে পারে বা মায়ের গান করতে পারে এর চেয়ে বড় কিছু নয় কিন্তু কিছু নাই হ্যাঁ কারণ আমরা মানুষের কাছে আমাদের সংগ্রামের পথটা আমাদের ভালোবাসার পথটা তুলে ধরতে পারি এবং সেটি কথার কথা নয় গান গেয়েই প্রেম সুন্দর তার বাবা শ্যাম সুন্দরকে শ্রদ্ধা জানাবে শুনি গানটা ডালা কুলা সালোই লইবে না উয়া ডালা কুলা সালো সালুন সালের সালের সালুন ঘুরের ঘুরের চালের চালের চালন ঘুরের ঘুরের ঘুরে মুলুইকে ধানে নিচো দিসল ফরের চালুন চালের চালের চালুন ঘুরের ঘুরের চালের চালের চালুন ঘুরের ঘুরের ও চালুনওয়ালা ইকে ইয়ো হ্যাঁ ল ল বালা গো হ্যাঁ? হ্যাঁ আচ্ছা এখন দেখাও না দান ভরি যার হে বদনামি নাই চুলুর হঙ্গে দান ভরি যার হে বদনামি নাই চৈদ্য পুরুষ হাডাই দিলাম সালুনে বানাই সালুন সালের সালের সালুন গুরের গুরে সালের সালের সালুন গুরের গুরে তোর তাই নসিনি সিনম বৈদ্য ন হাজে পরিচয় লল আচ্ছা না আচ্ছা বান বলু বাসুর বাসর কুলাইয়াহার যাইতো বেতর বান উড়ি যাইব দুল দুলা কুলা তাই বোধান ডালা লরের লরের সালুন ঘুরের ঘুরের লরের লরের সালুন সালের সালের আগে বল ইন্দি দাম সরি যাবি বাবা এবার আর গান লইছ আচ্ছা, আচ্ছা কাল লইছ আইয়া না হ্যাঁ মাহল বাসুর শাক্তি বান্ধি কি সৌন্দর্যা ডালা মাহল বাসুর শাক্তি বান্ধি কি সৌন্দর্যা ডালা হক ফসা দি কিনি লইবা যার জিয়ালাই বালা ডালা লরের লরের সালন সালের সালের গুরের গুরের সালন লরের লরের আয় কারা সাইর লই হ্যাঁ সাইজালি শক্ত বান সাইর লম পরিবর্তন হ্যাঁ ল ল শক্ত আছে এক কান ঝাড়ে আর কানে ঘুরে তিন নান জিনি চারত তাইব হে গৃহস্থ বরে ডালা লরের লরের সালেন সালের সালের গুরের গুরের সালেন সালের সালের ডালা কুলা সালন লইবা নাইওয়া ডালা কুলা সালন লইম যে

ডালা কুলা এবং চালুন বিক্রি করে ক্রেতা তাকে ডেকেছে এক গৃহিণী এবং তিনি জিজ্ঞেস করছেন যে চালুন কেমন হবে ডালা কেমন হবে কেমন ডালা কেমন চালুন এবং তার গুণ কেমন সেগুলি বর্ণনা দিচ্ছেন যিনি বানিয়েছেন এবং বিক্রেতা তিনি এবং বলছেন যে চোদ্দ পুরুষের ঐতিহ্য এবং নির্ভরতার সাথে কিনতে পারে এবং যিনি ক্রেতা তিনি বারবার বলছেন যে তোমাকে আমি চিনে রাখলাম যদি খারাপ হয় তাহলে বুঝবে এবং সে বলছে যে না নিশ্চিত থাকো কারণ আমি নিজের হাতে এ চালন বানিয়েছি এই ছিল গানটির বিষয় অত্যন্ত অত্যন্ত একটি কি বলবো রসে ভরা গান